পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলের মোসাদকে বলা হয়ে থাকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থার চেয়েও বহুগুণের দক্ষ ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা হিব্রু মোসাদ শব্দের অর্থ সংস্থা এর পুরো নাম the institute of intelligence and special operations মোসাদের রয়েছে গুপ্ত হত্যার এক বিশাল ইতিহাস সংস্থাটি শুধু বিদেশের মাটিতে ইসরায়েলের পক্ষ হয়ে যে গোপনে তথ্য সংগ্রহ করে তা নয় বরং প্রতিপক্ষকে প্রয়োজনীয় দুনিয়া থেকে সরিয়ে দিতেও দ্বিধা করে না প্রতিষ্ঠার পর থেকে মোসাদের কার্যক্রম রহস্যে ঘেরা ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মোসাদের রহস্য ঘেরা ইতিহাস এবং এর গুপ্ত হত্যার ইতিহাস সম্পর্কে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিষ্ঠার পর থেকেই মোসাদের কার্যক্রম রহস্যে ঘেরা ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি মোসাদ পরিচালনা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের ঠিকানাও সাধারণ মানুষকে জানানো হয় না তাদের রহস্য সংখ্যা তাদের পরিচয় প্রকাশ করা হয় না শুধু মোসাদ পরিচালকের পরিচয় প্রকাশ করা হয় ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড নিয়ে লেখক রোবেন বার্নকাম্যান বলেন মোসাদ গোয়েন্দা তথ্য সংগ্রহের চেয়ে গুপ্ত হত্যার কাজই করে বেশি অতি দক্ষ গোয়েন্দাদের সমন্বয়ে গড়া এই সংস্থার ক্ষিপ্রতা ও দুঃসাহসিকতা সবার কাছেই এক বিস্ময় মোসাদের ভয়ঙ্কর কিছু অপারেশন কল্পকাহিনীকেও হার মানায় উনিশশো সালে মোসাদের জন্ম হলেও দীর্ঘদিন পর্যন্ত কেউ তা জানতই না এই সংস্থার প্রধানকে কিংবা এটা কারা পরিচালনা করে উনিশশো সালে ড্যানি ইয়াতম মোসাদের দায়িত্ব নেওয়ার পর সংস্থাটির কার্যক্রম সম্পর্কে জানা যায় অপহরণ ও গুপ্ত হত্যায় মোসাদ বিশ্বে অদ্বিতীয় ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ান এই সংস্থার প্রতিষ্ঠাতা মোসাদের বেশিরভাগ লোকই সাবেক ইহুদি সন্ত্রাসী সংগঠন হানাগা ইরগুন ও স্টারগেনের লোক মোসাদের সঙ্গে ঐতিহাসিকভাবে বেশ কিছু আরব গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে বিশেষ করে জর্দান এবং মরক্কোর গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কাজের অংশীদারিত্বও রয়েছে বর্তমান আরব উপসাগরীয় দেশগুলো ও মিশরের সঙ্গে বেশ জোরদার সম্পর্ক করেছে মোসাদ মধ্যপ্রাচ্য মোসাদের কাজ পরিচালনার জন্য জর্ডানের রাজধানী আম্মানে দীর্ঘদিন ধরে সংস্থাটি এই কার্যালয় পরিচালনা করছে উনিশশো সালে যখন হামাস নেতা খালিদ মিশালকে মোসাদ হত্যার প্রচেষ্টা চালায় এরপর কিছুদিনের জন্য তৎকালীন জর্ডান বাদশাহ সঙ্গে মোসাদের আম্মান সংখ্যা বন্ধ করে দেন মোসাদের সঙ্গে জর্ডানের গোয়েন্দা সংস্থার সংযোগও বিচ্ছিন্ন করেছিলেন তিনি তবে বাদশাহ হোসেনের মৃত্যুর কিছুদিন পর তা আবার চালু হয় মরক্কোর সাথে মোসাদের সম্পর্ক হয় উনিশশো সাল থেকে সম্পর্কের জেরেই মরক্কো এর মধ্যে ইসরায়েল থেকে বিপুল পরিমাণ প্রযুক্তিগত সহায়তা পেয়েছে মরক্কের সাবেক বাদশাহ হাসান মরক্কোতে থাকা ইহুদিদের ইসরায়েল অভিবাসনের সুযোগ করে দিয়েছিলেন একই সঙ্গে রাজধানীর রাবাতে মোসাদের কার্যক্রম চালুর অনুমতিও দিয়েছিলেন তিনি এবং এর অংশ হিসেবে রাবাতে উনিশশো সালে আরব লীগের যে সম্মেলন হয় সেই সম্মেলন কক্ষে ও ব্যক্তিগত রুমগুলোতে মোসাদ আড়ি পাতায় যে গুপ্তচর নিয়োগ করার সুযোগ পেয়েছিল মোসাদ যে শুধু ফিলিস্তিনি যোদ্ধা রাজনীতিবিদদের হত্যা করে তা নয় প্রয়োজনে তারা সিরিয় লেবানিজ ইরাকি এমনকি ইউরোপীয় নাগরিককেও হত্যা করতে দ্বিধা করে না উনিশশো সাল থেকে মোসাদ এ জাতীয় গুপ্ত হত্যা চালু করা শুরু করে আসুন আমরা জেনে নেই মোসাদের এ পর্যায়ে কিছু গুপ্ত হত্যার তথ্য যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন উনিশশো সালে আটই জুন ফিলিস্তিনের তৎকালীন সময়ের লেখক ও মুক্তিকামী আন্দোলনের অন্যতম মুখপাত্র ঘাসান কানাফিনিকে হত্যা করে মোসাদ তিনি থাকতেন লেবাননের রাজধানী বৈরুতে মোসাদের আততীয়তা আগে থেকেই তার গাড়িতে বোমা পেতে রেখেছিল পরে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন ও পিএলও ফ্রান্সের শাখায় প্রধান মাহমুদ হামসারিকে প্যারিসে এক গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় উনিশশো সালের আটই ডিসেম্বর ইসরায়েলের মূলত মোসাদের জনপ্রিয়তা বাড়ে উনিশশো সালে অলিম্পিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘটনায় মিউনিক অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের উপর গুলি চালানো ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করে মোসাদ গোয়েন্দারা উনিশশো সালের দশই এপ্রিল লেবাননের রাজধানী বেউরুতে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের শীর্ষ তিন নেতা কামাল আদোয়ান কামাল নাসের ও মোহাম্মদ ইউসেফ আল নাসারকে হত্যা করে ছদ্মবেশী মোসাদ গোয়েন্দারা পরবর্তী ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ বারাক নারী সেজে ওই মিশনে অংশ নেন একই বছরে দশই জানুয়ারি মোসাদের এক গাড়ি হামলায় ফিলিস্তিনের ফাতা আন্দোলনের সাইফ্রাস শাখা প্রধান হুসাইন আল বসির নিহত হন সাইফ্রাসের নিরকোশিয়ায় তাকে হত্যা করা হয় উনিশশো সালে জুলাই মাসে নরওয়েতে ফিলিস্তিনি নেতা আলী হাসান সাম্বেদ মনে করেন একজন সাধারণকে মানুষকে হত্যা করে মোসাদ এতে ক্ষুব্ধ হয়ে নরওয়ে সংস্থাটির ছয়জন গোয়েন্দাকে গ্রেপ্তার করে এর মধ্যে দুইজন নারী গোয়েন্দাও ছিল শেষ পর্যন্ত মোসাদ সফলভাবে বেউরুতে উনিশশো সালে বাইশে জানুয়ারি আলী হাসান সালেমকে হত্যা করতে পারে ফিলিস্তিনি নেতা খালিদ ইব্রাহিম আল ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথা স্বীকার করেছিল ইহুদিবাদী ইসরায়েল উনিশশো সালের ষোলোই এপ্রিল তিউনিশিয়ার রাজধানী ইউসিকে তাকে হত্যা করা হয় ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিন জানায় ফিলিস্তিনে ফাতা আন্দোলনের উপপ্রধান আবু জিহাদকে হত্যায় ইসরায়েলি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা মোসাদের তিন হাজার ব্যক্তি সম্পৃক্ত ছিল তাকে হত্যার তিন হাজার লোকের পাশাপাশি ব্যবহৃত হয়েছে পাঁচটি ফাইটিং বোম ও হেলিকপ্টার আবু জিহাদ ছিলেন ফাতা আন্দোলনের প্রধান মোসাদের ধারাবাহিক গুপ্ত হত্যা কার্যক্রম সংস্থাটির অঘোষিত নীতিতে পরিণত হয়েছে উনিশশো সালে আটই জুন মৌসাদ প্যারিসে অবস্থানরত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আথেব বাসিকে হত্যা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই সন্ত্রাসী হত্যাকাণ্ড চালালেও বিশ্ব জনমতের নিন্দার ভয়ে এই দায় দায়িত্ব স্বীকার করেনি কিন্তু উনিশশো সালে মার্চ মাসে ফ্রান্সের পুলিশ বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানায় যে ইসরায়েলি সংস্থা মোসাদই আতে বাসিসুকে হত্যা করে মোসাদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে উনিশশো সালে জর্দানে হামাস নেতা খালেদ মিশালকে হত্যার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে দুই মোসাদ গোয়েন্দা সংস্থা তারা কানাডার পাসপোর্ট ব্যবহার করেছিল বিষয়টি সামাল দিতে বেশ কয়েকজন হামাস নেতাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন ইসরায়েল সরকার পদত্যাগ করে মোসাদের পরিচালক মোসাদ যেসব হত্যাকাণ্ড চালিয়েছিল তার বেশিরভাগই সফল হয়েছে তবে উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে একবার হত্যার উদ্যোগ নিয়েছিল মোসাদ যদিও সে উদ্যোগ ব্যর্থ হয় উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতা শাকিকিকে হত্যা করে মোসাদ জানা যায় সাকিকি এক গোপন সফরে লিবিয়ায় গিয়েছিলেন যেখান থেকে ফেরার পথে তাকে মাল্টার এক স্থানে হত্যা করা হয় ইজ আল দিন আল খালিল ছিলেন গাজায় জন্ম নেওয়া একজন স্বাধীনতাকামী নেতা তিনি ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা ছিলেন দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে দক্ষিণে আল জাজরা এলাকায় অটোমোবাইল বুবি ট্র্যাপের মাধ্যমে তাকে হত্যা করা হয় প্রাথমিকভাবে কেউই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কিন্তু মামলার গতি প্রকৃতিতে মনে হয় এটি মোসাদেরই কাজ তাছাড়া এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ খালিলকে হত্যার প্রতীক্ষা করে দুই সালে উনিশশো জানুয়ারি দুবাইয়ের একটি হোটেলে আততীয়রা তাকে হত্যা করে ইসরায়েল দীর্ঘদিন ধরে মাহমুদকে হত্যা করার চেষ্টা করেছিল জানা যায় ইসরায়েল সরকারের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এ হত্যাকাণ্ড হয় মুসাদের যে হত্যাকারীরা এ মিশনে অংশ নিয়েছিল তাদের অনেকে ইউরোপের কয়েকটি দেশ অস্ট্রেলিয়া থেকে জাল পাসপোর্ট বানিয়ে দুবাই গিয়েছিল বলে পরবর্তীতে তথ্য পাওয়া যায় দুই সালে এগারোই জানুয়ারি ইরানের পারমাণবিক বিজ্ঞানী মুস্তফা আহমাদিকে রোশান নিজের গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন দুই সালে এগারোই জানুয়ারি ইরানে আরেকটি বোমা হামলায় হত্যা করা হয় দেশটির পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদীকে তার গাড়ির কাছে একটি মোটরসাইকেলে বাধা বোমা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরিত হলে তিনি প্রাণ হারান ইরান এ ঘটনার জন্য মোসাদকেই দায়ী করেছে বুলগেরিয়ার রাজধানী সেফিয়ায় ফিলিস্তিন দ্রুতাবাসে দুই সালের ছাব্বিশে February popular front the liberation of প্যালেস্টাইনের নেতা ওমর নায়েক জাহিদকে আততীয়রা হত্যা করে তিনি ছিলেন ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের একজন প্রভাবশালী নেতা দুই সালে পনেরোই ডিসেম্বর তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্বের একটি শহর ফ্যাক্সে নিজের বাসার সামনে গুলি করে হত্যা করে মোহাম্মদ আল জাওয়ারিকে ফ্রান্সের সবাই তাকে চিনতেন এভিয়েশন এক্সপার্ট মুরাদ নামে এমনকি তার স্ত্রীও জানতেন যে তার নাম মুরাদ হামাস তার মৃত্যুতে শোক প্রকাশ করে জানায় হামাস তার মৃত্যুর শোক প্রকাশ করে জানায় জাওয়ারি ছিলেন হামাসের মিলিটারি উইং কাসমার ব্রিগেডের ড্রোন প্রোগ্রামের প্রধান তিনি হামাসের হয়ে আবাবিল অন ড্রোন তৈরি করেন যেটি দুই সালের গ্রীষ্মে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে হামাস দুই সালে একুশে সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে জনবহুল রাস্তায় পঁয়ত্রিশ বছরের ফিলিস্তিনি প্রকৌশলী ফাতি আল বাসদকে হত্যা করা হয় ফাতি তার জন্মভূমি কাজাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং একই বিষয়ের উপর পিএইচডি করার জন্য তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি পাওয়ার সিস্টেম এবং বিদ্যুতের অবচয় রোধ করার বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ আর্টিকেলও লিখেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা আন্দোলনে হামাস প্রকৌশলী ফাতিকে নিজেদের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে এবং এই হত্যাকাণ্ডের জন্য মোসাদকেই দায়ী করে সো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ